তিরিশ বছরের বেশি সময় ধরে ব্যবসা করার পর রাশিয়াতে নিজেদের রেস্তোরাঁ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিশ্বের বৃহত্তম ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস ইউক্রেনে রুশ হামলার পর মার্চে কোম্পানিটি রাশিয়ায় তাদের আটশো সাতচল্লিশটি রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এসব রেস্তোরাঁ বন্ধ হওয়ার কারণে প্রতি মাসে পাঁচশো মিলিয়ন ডলার লোকসান দিতে হবে কোম্পানিটিকে মস্কোর মধ্য অঞ্চলে পুষ্কিন স্কয়ারে শাখাসহ রাশিয়ার ম্যাকডোনাসের সব সম্পত্তি বিক্রি করে দেওয়ায় রাশিয়া থেকে পশ্চিমা ব্যান্ডের ব্যবসা গুটিয়ে নেওয়ার অন্যতম একটি ঘটনা এক সময় মার্কিন পুঁজিবাদের প্রতীক হিসাবে পতিতশীল সোভিয়েত ইউনিয়ন ব্যাপক জনপ্রিয়তা পায় এই ব্যান্ডটি উনিশশো সালে রাশিয়ার প্রথম রেস্তোরাঁ চালু করেছিল ম্যাকডোনাল্ডস ওই সময় উদ্বোধন ছিল পাঁচ হাজারও বেশি মানুষের উপস্থিতি ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ জানিয়েছেন তারা স্থানীয় ক্রেতার কাছে সব রেস্তোরাঁয় বিক্রি করে দিতে চাইছে কিন্তু তারা বলছে তাদের ডেনমার্কের ব্যবহৃত অব্যাহত থাকবে এক বিবৃতিতে কোম্পানিটি জানায় ইউক্রেনের যুদ্ধের কারণে যে মানবিক সংকট তৈরি হয়েছে এবং কার্যক্রম চলিয়ে যাওয়ার মতো অনিশ্চিত পরিস্থিতির কারণে ম্যাকডোনাসের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বাণিজ্যিক মালিকানা ধরে রাখা যৌতিক নয় ম্যাকডোনাল্ডস ছাড়াও বেশ কয়েকটি পশ্চিমা কোম্পানি রাশিয়া তাদের সম্পদ বিক্রি অথবা স্থানীয় ব্যবস্থাপনাদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এবং বিদেশি মালিকানা সম্পদ বাজেয়াপ্তর হুমকির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানিগুলো ম্যাকডোনাল্ডস জানিয়েছে রাশিয়ায় তাদের লেনদেন বন্ধ হওয়ার আগে এবং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ভবিষ্যতে চাকরি নিশ্চিত করার আগ পর্যন্ত তাদের বাষট্টি হাজার কর্মীকে মজুরি দেওয়া অব্যাহত রয়েছে